সামনের ক্লাসে হয়েছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স আজকে হবে পাস্ট পারফেক্ট টেন্স মানে শেষ হয়েছে অতীতকাল বেশি দেরি না করে এর গঠন সম্বন্ধে আমরা জানব এর ইতিবাচক গঠন হল subject plus had plus V three মানে ভার্ব এর পাস্ট পার্টিসিপাল ফর্ম এরপর হলো অবজেক্ট এর একটি উদাহরণ হলো you had written before I wrote মানে আমি লেখবার আগে তুমি লিখেছিলে এখানে ইউ হলো সাবজেক্ট হ্যাড হ্যাডে বসেছে রাইট মানে লেখা রাইট এর থার্ড ফর্ম রাইটেন এরপর হলো বাকি সব অবজেক্ট বিফোর আই রোড একটা কথা মনে রাখতে হবে যে কোনো বাক্যে যদি হ্যাড কথাটি থাকে বা হ্যাড শব্দটি থাকে তাহলে যে সেই বাক্যটি পাঁচটি পারফেক্ট টেন্সে রয়েছে এরপর নাবাচক এর গঠন দেখো subject plus had plus not plus V three মানে ভার্ব এর past participle form plus object এরপর হলো প্রশ্নবাচক এর গঠন হলো had plus subject plus V three plus object শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এরপর হলো না প্রশ্নবাচক নাম এর গঠন হলো had plus not plus subject plus V three মানে ভার্ব এর past participle form plus object এরপর হলো না প্রশ্নবাচক প্রোনাউন এর গঠন এই গঠনটি হলো had plus subject plus not plus V three plus object শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন পাস্ট পারফেক্ট টেন্স এর এই চারটি গঠন বর্তমানে অপ্রচলিত তার পরিবর্তে পাস্ট ইন্ডিফিনিট টেন্স এ ছোট ছোট বাক্য গঠন করা হয় তাই এ ধরনের বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হল না পাস্ট পারফেক্ট টেন্স এ আরও দু ধরনের বাক্য লক্ষ্য করা হয় যেমন একটি হলো উট কুট আর মাইট দিয়ে দ্বিতীয়ত হলো no sooner than hardly when সেকেন্ডসেলি বিফোর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতীতকালের কোনো কাজের ওপরে আরও একটি কাজের পরিণতি নির্ভর করে যেমন রবি মন দিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফল করতে পারত এই বাক্যটিতে লক্ষ্য করো পরীক্ষায় রবির ভালো ফল নির্ভর করছে তার মন দিয়ে পড়াশোনা করার ওপর এই ধরনের নির্ভরশীল বাক্যাংশে ইংরেজি অনুবাদ করতে হলে কুড হ্যাপ মাইট হ্যাপ ও উড হ্যাপ ব্যবহৃত হয় এবং তারপর সংশ্লিষ্ট মূল ভার্বটির পাস্ট পার্টিসিপেল বসাতে হবে যদি মূল ভার্বটির সঙ্গে পারত পারতেন যুক্ত থাকে তাহলে কুড হ্যাভ বসে আর যদি করতেও পারতে পৌঁছতেও পারতে যুক্ত থাকে তাহলে মাইট হ্যাভ ব্যবহৃত হয় আবার শুধুমাত্র পৌঁছত যেত কর্ত প্রবৃত্তি যুক্ত থাকে তাহলে কুড হ্যাভ ব্যবহৃত হয় এর নিচে কিছু উদাহরণ দেওয়া হলো যেমন he would have reached here by now had he started in time মানে সময়ে রওনা হয়ে থাকলেই এতক্ষণ সে এখানে পৌঁছত এখানে বুঝতে পারছো যে পৌঁছত পৌঁছত এর কারণে উড হ্যাভ বসেছে তোমাদের একটা কথা বলে রাখি যে উপরের যে ফর্মুলাটি আছে এটাকে তোমাদের মনে রাখতে হবে আর তার সাথে এটাকে খাতায় লিখতে রাখতে হবে তাহলে তোমাদের মাথায় ঢুকে যাবে পাস্ট পারফেক্ট টেন্স এ কোনো বাক্য যদি ইফ দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্ট এর পরে হ্যাড বসে আবার যদি ইফ দিয়ে শুরু না হয় তাহলে সাবজেক্ট এর আগে হ্যাড বসে এর দুটি নিয়মই শুদ্ধ এর উদাহরণগুলি হলো এক নম্বর হলো বেশি বয়সে চাকরিতে না ঢুকলে এর মানে হলো if you had not entered the service rather late এই বাক্যটিতে আমরা ইফ ব্যবহার করেছি কিন্তু ইফ দিয়ে শুরু না করলে বাক্যটি দাঁড়াবে had you not entered the service rather late এরপর আমরা দ্বিতীয় ভাগে যাব এই দ্বিতীয় ভাগে আছে no sooner than hardly when scarcely before এই তিনটি কো রিলেটিভ এর অর্থ একই হবে তবে নো সুনার এর সঙ্গে দেন হার্ডলি এর সঙ্গে হোয়েন স্কারসেলি এর সঙ্গে বিফোর অথবা হোয়েনও কখনো বসে থাকে কিন্তু এখানে হ্যাট বসবে সাবজেক্ট এর আগে এর একটি উদাহরণ হলো খেলা শুরু হতে না হতেই বৃষ্টি আরম্ভ হলো মানে no sooner had the match began than it started raining তোমাদের বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো যা নেক্সট ভিডিওতে সলভ করে দেওয়া হবে তো বন্ধুরা আজকে পাস্ট পারফেক্ট টেন্স এর ক্লাস এই পর্যন্ত থাকলো সামনের ক্লাসে কিছু হোমওয়ার্ক ছিল বাড়ির জন্য যা এখন আমরা সলভ করব দেখো এক নম্বর প্রশ্নে আছে যে আদিত্য কি বই পড়ছিল না শেষে প্রশ্নবোধক চিহ্ন তো দেখো কি শেষে না আর শেষে আবার প্রশ্নবোধক চিহ্ন তাহলে বাক্যটি না প্রশ্নবাচকের রয়েছে আবার আদিত্য একজন ব্যক্তির নাম বোঝা গেল তো আদিত্য একটি নাউন তাহলে না প্রশ্নবাচক নাউনে রয়েছে কিন্তু এখানে দেখো পড়ছিল পড়া একটি কন্টিনিউ মানে চলতে থাকা বোঝাচ্ছে আবার ছিল যে কথাটি রয়েছে সেটি বোঝাচ্ছে পাস্ট মানে অতীতকালের ঘটনা তাহলে সম্পূর্ণরূপে বাক্যটি রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের না প্রশ্নবাচক নাউনের গঠনে তো এই গঠন অনুসারী বাক্যটি হবে ওয়াস নট আদিত্য রিডিং এরপর আমরা যাব দ্বিতীয় প্রশ্নে দেখো লোকেরা কি চিৎকার করছিল শেষে প্রশ্নবোধক চিহ্ন সামনে কি কথাটি রয়েছে তাহলে বাক্যটি প্রশ্নবাচকে রয়েছে এখানে দেখো লোকেরা কি চিৎকার করছিল ছিল মানে কন্টিনিউ মানে চলতে থাকা বোঝাচ্ছে তাহলে বাক্যটি রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রশ্নবাচক বাক্যে তো এই গঠন অনুসারে বাক্যটি হবে ওয়ার দ্য পিপল শাউটিং এরপর দেখো তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নে আছে যে তোমরা কি তখন পরস্পর ঝগড়া করছিলে না শেষে না তারপরে প্রশ্নবোধক চিহ্ন সামনে কী কথাটি রয়েছে তো তার সামনে তোমরা তোমরা হলো একটি প্রোনাউন তো না প্রশ্নবাচকে প্রোনাউনে বাক্যটি রয়েছে তো এখানে কর ছিলে মানে ছিল কোথায় থাকলে সেটা পাস্ট টেন্সে হয়ে থাকে কর ছিল কর ছিল বোঝালে কন্টিনিউয়াস মানে চলতে থাকা তো বাক্যটি সম্পূর্ণরূপে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর না প্রশ্নবাচক প্রোনাউনে রয়েছে সুতরাং বাক্যটি হবে were you not then quarrelling with one another এরপর দেখো চার নম্বর প্রশ্নে আমরা তখন চা খাচ্ছিলাম শেষে খাচ্ছিলাম কথাটির আছে মানে অতীতকালে হয়ে আছে তো আমরা তখন চা খাচ্ছিলাম বোঝাচ্ছে হলো ইতিবাচকে শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই তাহলে এর গঠন অনুযায়ী বাক্যটি হবে উই আর দেন টেকিং টি এরপর দেখো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে রাহুল জ্বরে ছিল না ছিল মানে চলতে থাকা বোঝাচ্ছে শেষে না কথাটি রয়েছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর না বাচকে রয়েছে তো এর গঠন অনুযায়ী বাক্যটি হবে Rahul was not suffering from fever এরপর দেখো ছয় নম্বর ছয় নম্বরের আছে ট্রেনটি কি ধীরে ধীরে চলছিল না শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তো ট্রেন হলো একটি নাউন ওকে কি কথাটি রয়েছে চলছিল মানে চলতে থাকা বোঝাচ্ছে শেষে না কথাটি রয়েছে তাহলে না প্রশ্নবাচকে রয়েছে সুতরাং বাক্যটি সম্পূর্ণরূপে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর না প্রশ্নবাচক নাউনে রয়েছে সুতরাং বাক্যটি হবে was not the train moving slowly at the time আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স